Mm-hmm. মাই চ্যানেল তো অনেক বইমেলা ঘোরা হলো অনেক কিছু করা হলো এইবারে এখন আমি আমার ফ্যামিলি নিয়ে চলে এসেছি এমন একটা সুন্দর রিসর্টে না দেখলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না ওয়েট আমি দেখাচ্ছি আমি কোন রিসর্টে এসছি কিভাবে এসছি না এসছি সমস্ত বলছি জাস্ট দেখতে থাকো গাইজ এই দেখো আমরা এসছি এখানে গ্রাম বাংলা এই দেখো ডিস্ট্রিক্ট এইখানে আর আর এখানে সব ধরনের অর্গানিক ফ্রুটস ভেজিটেবলস সমস্ত কিছু আছে সো চলো এই হচ্ছে গ্রাম বাংলার ডিস্ট্রিক্টের রিসর্ট আর এখানে এখন আমরা এন্ট্রি করব লেস গো গাইস চলে এসছি গ্রাম বাংলা ডিস্ট্রিক্ট এই দেখো আমাদের গাড়ি জাস্ট ওইখানে পার্কিং করে রেখেছি আর এই দেখো পুরো হোল জায়গা মা এখন রিসেপশানে আমাদের রুমের ব্যবস্থা করছে আর আমি তোমাদেরকে পুরো এরিয়া এবারে ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম সো জাস্ট দেখতে থাকো গাইস এই দেখো এই দেখো সবার আগে রাখাই এখানে কত সুন্দর দেখো ফুল রেখেছে নার্সারি হিসাবে আর তোমাদেরকে আমি ওইখানটা নিয়ে যাচ্ছি লেটস গো আউটের জন্য অনেক ফ্যামিলি বন্ধু অনেক গ্রুপ এসছে কিন্তু ব্যাড লাক তাদের জন্য রুম পাওয়া যায়নি ওই জন্য ওরা রুমের ব্যবস্থা করছে যেহেতু আমরা বুকিং করে এসেছি টু নাইটের জন্য সো লাকিলি আমরা পেয়ে গেছি আর তোমাদেরকে একটু আগে দেখালাম এখানে কলকাতা থেকে কে এসছে জানি না তো গান গাইছে পিকনিক করছে তো ওটা দেখিয়ে দিলাম আমার সামনে এখানে কত টমেটো গাছ আর কি এটা হ্যাঁ পাত্তা গোবি আছে জাস্ট এই দেখো তোমরা গাইস দেখো কত টমেটো গাছ ওয়াও এই দেখো গাইস আর এই দেখো কত বাঁধাকপি দেখো এই দেখো গাইস দেখো গাইস বাঁধাকপি এক একটা সাইজ দেখো ওদিকে অনেক টমেটো গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাইস টমেটো এই দেখো ওখানে ভর্তি টমেটো শুধু টমেটো না আরও অনেক গাছ আছে এখানে এই দেখো ওখানে কি সুন্দর ফুলের কিছু করে রেখেছে এ দেখো দেখতে থাকো এই দেখো ছোট্ট ছোট্ট ক্যাবেজ এখনো পুঁতে রেখেছে এখনো হয়নি এই দেখো কত ক্যাবেজ দেখো আরো অনেক কিছু দেখানো বাকি আছে গাইজ তোমাদের এরকম এইগুলো কিসের গাছ আমি জানি না তোমরা যদি oh my god I think এটা ব্রকলি আমি জানি না গাইজ এটা কিসের গাছ না গাছ যদি তোমরা যদি জানো এটা কিসের গাছ তাহলে আমাকে প্লিজ কমেন্টে বলো হ্যাঁ ব্রকলি এই দেখো গাইস এখানে ব্রকলি হয়েছে ওয়াও এখনও হয়নি এখন অনেক হতে বাকি এই দেখো কত ব্রকলি গাছ দেখো গাইস ওয়াও গাইস এখানে ফুলগুলো কি কিউট দেখো সে দেখলেই আমার মুখ চোখের কি অবস্থা আমি কোনো স্নান ফানও করিনি উফ এইগুলো দেখাতে দেখাতে সময় নষ্ট হয়ে যাচ্ছে আমার খুব ভালো লাগছে গাইজ এতক্ষণ দেখালাম আমি ব্রকলি ক্যাবেজ টমেটো তাই তো এবারে আরও অনেক আছে যেমন ঢেঁড়স গাছ আছে গাজরের গাছ আছে লেটুস আছে অনেক ধরনের তো সেইগুলো দেখাচ্ছি ওয়েট করতে থাকো কিন্তু গাজর ঢেঁড়স দেখাতে গেলে আমাকে আসল খেতে নামতে হবে তারপর দেখাতে পারবো দেখতে থাকো গাইস জায়গাটা দেখো যাস তোমরা এই দেখো এখানে ছোট ছোট কটেজ রয়েছে ওয়াও এই দেখো ছোট ছোট কটেজ এই দেখো দেখো এবার দেখো গাইজ এখানে কত ধরনের খেতি করে এরা রেখেছে কোনটা ছেড়ে তোমাদেরকে আমি কোনটা দেখাবো এ দেখো গাইস এটা ব্রকলি এটা ব্রকলি গাছ এটা দেখালাম এখানে আরও অনেক ধরনের শাক পাতা সব পুঁতে রেখেছে আমি নাম জানি না এই দেখো এই দেখো এটা একটা কটেজ কিন্তু এটা আমাদের কটেজ না এদের সিঙ্গেল মানে ডাবল বেডরুমের সরি ডাবল বেডের এটা রিসর্ট এটা দেখালাম দেখো গাইস এই দেখো পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ বড়ুতে যেন বড়ুতে হ্যাঁ বড় কত টমেটো গাজে চার্জ করেছে আমি তো বুঝিনি কত টমেটো এটা দেখো गाइस কত পাতা গবি ফুটে রেখেছে जस्ट দেখো এবার ওই দিকটায় হচ্ছে অনেক ধরনের সবজি আছে তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ জায়গা কিন্তু এখন একটু হলেও ঠান্ডা মানে রয়েছে এই জন্য ভালো লাগছে আর একটু যদি গরম পড়ে না তাহলে ভালো লাগবে না ও মাই গড এই দেখো কতগুলো লেটুস দেখো কতগুলো লেটুস গাইস এই দেখো লেটুস পাতা দেখো ভর্তি লেটুস এই দেখো গাইস দেখো দেখো আর সত্যি বলতে গাইস পিওর অর্গ্যানিক দেখো গাইজ দেখো এ দেখো গাইজ লুক আর দিস লেটুস ওয়াও দেখো এইটা আমাদের বাজারে কত দাম আর এখানে আমাদের ফ্রিতে পাওয়া যায় বাবা এখানে কি পোকা আমি তোমাদেরকে ফ্রেশলি খেয়েও দেখাচ্ছি এ দেখো তো গাইস এই দেখো fresh lettuce as expected pure organic pure fresh একটু আগেই জাস্ট এইগুলোকে সব কিছুতে জল দিয়ে ওয়াশ করা হয়েছিল আর এত গ্লো করতে জাস্ট বলার মতো না গাইস এই দেখো আর এখানকার লেটুসগুলো দেখো আরও বড় বড় কিন্তু এখানে কাদা দেখো বা মিস্টেক আমি স্টেপ করে দিয়েছি বাও লেটুসগুলোর সাইজ দেখো এই দেখো just look at this wow এই দেখো দেখো এবারে পুরো জায়গাটা দেখো এবারে হাহ অপূর্ব এবারে চলো তোমাদেরকে ওই দিকে নিয়ে যাই চলো হয়েছে বাবা কি হচ্ছে না না না না না আমার কোনো জয় আসে না তোর কি অবস্থা আমি তাও তোকে বাজবো আহলে না না না না লোদে বসটা কো লোদে বসটা কো বেচলা আহলে বাহ আও দেখো পূর্ব হ্যাঁ দেখো ওই যে ওইদিকে আমি যাবো এবারে দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকো গাইস এই দেখো এইগুলো হচ্ছে রেড বিট টারি গাছ এই দেখো এইগুলো হ্যাঁ, হ্যাঁ। এই দেখো এগুলো সব সব হ্যাঁ, আর ওইগুলো ঢেঁড়স গাছ Oh কোনগুলো ঢ্যাঁড়স গো ওইগুলো হ্যাঁ, হ্যাঁ। ওইগুলো ঢ্যাঁড়স হ্যাঁ, গাইস এইগুলো হচ্ছে বিট গাজর আর আর এটা হচ্ছে গাজর কোথায় ঢ্যাঁড়স হয়েছে ও মা তাই তো বাহ এটা কো গাইস ঢ্যাঁড়স বিট গাজর ইয়ে নেই এমনি নর্মাল ঢ্যাঁড়স নেই এমনি এমনি ঢ্যাঁড়স না না না না না কি বলে ওগুলোকে সরি সরি গাজর গাজর গাজর গাছ না এর গাইস এই দেখো এই এখানেও ঢেঁড়স ও এরকম গাইস ঢেঁড়স এগুলো হচ্ছে তোমার বট বইয়ের বাহ কতটা জায়গা কোথায় বেগুন আছে ও মা গাইস হ্যাঁ। দেখো বেগুন গাছ আর দেখো বেগুন ও মা গাইস দেখো বেগুন বাহ ও মা আর কি আছে গো ঢেঁড়স ওই সরি কি বলে গাজর কোথায় গো গাজর গাছ তো গাজর গাছ এইগুলো গাজর না এটা না তো সেই তো ধনে পাতার মতন গাছ না আচ্ছা ওইগুলো গাজর হ্যাঁ। এইগুলো গাজর ওইগুলো না হ্যাঁ। আর গাইস এগুলো হচ্ছে দেখো ভর্তি গাজর বাহ এটা মাটির তলায় না হ্যাঁ হ্যাঁ মাটির তলায় এগুলো হয়েছে পুরো হয়েছে ছোট ও এগুলো নর্মালি বড় হতে কতক্ষণ লাগে কতদিন লাগে কি করে বলবো ও মা দেখো ঢেঁড়স গাইস জায়গা দেখো এই দেখো জায়গাটা জাস্ট তোমরা সবাই মিলে দেখো অপূর্ব রে অপূর্ব জায়গা দেখো জায়গাটা উফ অসাধারণ গাইজ গাইজ গাজর বিট গাজর ঢ্যাঁড়স থেকে শুরু করে হেন কোনো গাছ নেই যে এই বা ওখানে কত বিন হয়েছে এ দেখো এখানে ঝুলছে দেখো এ রাখো এ রাখো বাও দেখো বিন গাছ কত দেখো এইগুলো যা দেখছো না সব কটা বিন গাছ এখানে হয়েছে কেন সব কটা বিন গাছ আমি জানি না এইগুলো কি গাছ মানিক প্ল্যান নাকি বুঝতেও তো পারছি না এই দেখো ওই দেখো এবারে ওইদিকে সব কিছু আছে গাজর বিট গাজর ঢেঁড়স বিনস সব কিছু কড়াইশুটির গাছ ওদিকে ছিল এটা এখানে কি করে যাব এখানে তো ডেড এন্ড যেতে পারবো কি না জানি না চেষ্টা করি গাইস আমার এই জায়গাতে এসে আমার এত ভালো লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এখনও আমার অনেক ফটো তোলা বাকি আমার কমপ্লিমেন্টারি এসছে রুমে চিলি চিকেন আমি এখনও খাইনি আমি ঘুরে বেড়াচ্ছি আমার খাওয়া এখন মাথায় উঠে গেছে আমি শুধু দেখছি ওখানে কী খেতে করেছে জানিও তো না ও প্রচুর এরিয়া প্রচুর এরিয়া জুড়ে বন্ধুরা জায়গাটা বাবারে এখানে কি গাছ সজনে ডাটাম নাকি আমি চেক করে দেন বলছি ওয়েট গাইজ আমাকে বলতে পারবে এগুলো কি আমি ঠিক জানি না দেখো আমি জানি না এগুলো কিসের সবজি হ্যাঁ দেখো গাইজ দেখো ও মাগো মাগো মাগো এখানে কাদা আছে এখানে আমাকে অনেক সাবধানে যেতে হবে গাইস এইগুলো দেখছো না এগুলো কাদা আমাকে এখানে খুব সাবধানে স্টেপ ফেলে ফেলে আমাকে যেতে হচ্ছে ও মাই গড ও মাই গড বাও এখান থেকে বেরিয়ে যাই এখানে সফট আছে হ্যাঁ বাবা উফ वाह यार গাইস মেবি সর্ষে ফুল এই দেখো ডিডিএল জি লুকস গাইস অনেকটাই ঘুরলাম কভার করলাম এবারে মনে হচ্ছে আমার খুব খিদে পেয়েছে এবার আমি কিছু খাবো জল খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো পাঁচ দশ মিনিট রেস্ট নেব রেস্ট নিয়ে মায়ের সাথে আবার বেরোবো শুধুমাত্র ফটো তোলার জন্য মানে না ফটোগুলো এখনও তোলা বাকি আছে ও আমার তো খুব ভালো লেগেছে এই জায়গা মানে আমি কন্টিনিউয়াসলি এখনও ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি এত সুন্দর লাভলি জায়গা যদি পছন্দ হয় অবশ্যই আসবে এখানে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস কাপলস ম্যারেড আনম্যারেড যারা যারা আছো খুব ভালো লাগবে এখন আমি যাচ্ছি রুমের দিকে পরে কথা বলছি বাই গাইজ আমি এখন বসে আছি এই দেখো এখানে বাঁশ কাঠ দিয়ে একটা বেঞ্চ করেছে যাতে রোদ না লাগে এরকম ছাতা ছাতা দিয়ে সুন্দর একটা বেঞ্চ করেছে আমার ওইদিকে একটা আপাতত একটা রিসর্ট দিয়েছে দেন আমাদের যে মেন রিসর্ট ফোর বেডরুমে সেইটাতে এখন অন্য গেস্ট রয়েছে ওরা চলে যাবে দেন আমাদের কোটা দিয়ে দেওয়া হবে এই দেখো এইটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের আপাতত দিয়েছে এটাই সেখানে বসে রয়েছে আমি শ্বাস আমার এখনও ফুলে রয়েছে গাইজ আমি আজকে প্রচুর মজা করেছি এইরকম মজা আমি লাইফে কোনোদিনও করিনি আমার আজকে খুব ভালো লাগছে আই উইশ আমার বরটা থাকতো পারছি না একটু আমার হাঁপানি মানে আমার হাঁপানি নেই আমার শ্বাস উঠে গেছে মানে আমার এত আমি দৌড়েছি এত আমি আমার সারা জিন্স আমার পা কাদা ভর্তি আমি যাব স্নান করব ফ্রেশ হবো খাবো দাবো কী খাচ্ছি সেটাও দেখাবো তোমাদেরকে একটু পরে হুম দেন আবার ফটো ফটো তুলবো মাকে নিয়ে বেরোবো তা গাইজ খেতে বসলাম এই দেখো এখনও আমার চিকেনটা আসা বাকি আছে হ্যাঁ না চিকেনটা আসুক তারপর খাবো আমার এখনও চিকেন আসেনি ভুলো ডাল চিকেনটা আসুক তারপর চিকেন দিয়ে ডাল দিয়ে মেখে খাবো আমি ভাই আর মা বাবা আর ওয়ালি রুমে বসে আছে বাবা তো হয়ে গেছে বাবা তো পায় প্রবলেম তো আসতে পারবে না তো ওই জন্য বাবাকে আগের থেকে খাইয়ে দিয়ে আমরা খেয়ে খেতে বসেছি খেয়ে দে ভাই চলে যাবে রুমে আর আমি আর মা যাবো পুকুরের দিকে দেখি কী কী মাছ চাষ হয়েছে আর তোমাদের তোমাদেরকেও দেখাবো দেখতে থাকো যাই এরকম এসে গেছে বাকি আছে অ্যাকচুয়ালি বাঁধাকপির তরকারি কাতলা কালিয়া আলু ভাজা মাটন ডাল আমার ভাই তো অলরেডি শুরু করে দিয়েছে খেতে বাট আমি এখনও পারছি না কারণ আমার এখনও চিকেন আসেনি সো ফাইনালি আমার চিকেন এসে গেছে এরকম এটা বোধ হয় ফুলকপি আলুর তরকারি ডাল কাতলা এরকম মাটন অ্যান্ড এইটা আমার চিকেন ফাইনালি এসে গেছে এবার আমি খেতে বসবো এতক্ষণ ওয়েট করার পর আমার চিকেন এসে গেছে আর বাকি আমি কোনো সবজি খাই না প্লিজ না আমি সবজি খাই না আমি আলু খাই না মাছ খাই মাছটা মায়ের রাখছো এরকম সবজিটা দেখ কোথায় সবজি হ্যাঁ আমি খাবো ডাল আর চিকেন মাটন খাই না চিকেন ডাল ভাত মেখে পারফেক্ট খাবার খেয়ে দিয়ে ঘুরবো ফটো তুলবো মনে করবো লাঞ্চ করলাম লাঞ্চ করে আমি আর মা কোথায় কোথায় গেলে আমি আর মা বেরিয়েছি একটু ওয়াক করতে পেট পুরো ভরে গেছে কতক্ষণ ঢুকে বসে গেছে চলে যাবে হয়তো গাইজ আমি এই জাস্ট এই ঘুম থেকে উঠলাম কেননা সারাদিনের দায় আমি রেস্ট নিতে পারিনি লাঞ্চ ফাঞ্চ করে এত টায়ার্ড ছিলাম ডাইরেক্ট বেডে তো সন্ধে হয়ে গেছে আর আমি একটা রিসর্ট দোতলা রিসর্ট যেটাতে আমরা রয়েছি সেইগুলো মানে জাস্ট গ্রাউন্ড রিসর্ট আর এটা হচ্ছে যারা পিকনিক ফিকনিক করে শুধুমাত্র তাদের জন্য নিচের রুম আর ওপরটা হচ্ছে ছাদ মানে ছাদ নয় জাস্ট একটা মানে রুফটপের মতো করে দিয়েছে কীরকম করেছে কীরকম অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এইরকম সো গাইস এই দেখো এরকম আমি কালকে সকালে একবার দেখাবো কেননা রাত হয়ে গেছে বলে সেরকম বোঝা যাচ্ছে না এটা একটা মিনি পন্ড যেখানে মাছ ফাছ চাষ করা হয়েছে লাভলি লাগছে তাও কিন্তু বোঝা যাচ্ছে না তো অন্ধকার এবার দেখাচ্ছি রুফটপটা যেখানে পার্টিজ বগেরা বগেরা এইসব হয় এরকম এরকম কি সুন্দর করেছে এরকম এরকম দেখো গাইস জাস্ট আ মিনিট আমার এটা আবার প্রবলেম করছে আমি জানি না কেন বাবারে এরকম থাক এই দেখো এখানে অলরেডি একটা পিকনিক পার্টি বিদায় হয়েছে বলেই তোমাদেরকে দেখাতে পারছি দেখো গাইস খুবই সুন্দর এ দেখো খুবই ভালো লাগছে এবার আমি যাই একটু রুমে যাই একটু ঠান্ডা লাগছে কেন মানে একটু না ভালোই ঠান্ডা লাগছে এরকম হাফ হাতা স্লিপ পরে ঘুরে বেড়াচ্ছি যাক প্লেট দিয়ে গেছে এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি কি আছে না আছে তোমাদের সব কিছু দেখাবো একটু ওয়েট করো ব্রেকফাস্ট হয়ে যাবে দেন আজকে আমাদের চেক আউট এই দেখো ব্রেকফাস্ট চলে এসছে দাঁড়া ভালো করে দেখাই এই দেখো এটা হচ্ছে ব্রেকফাস্ট কড়াশুটি কচুরি আলুর দম এটা হচ্ছে ডিম আর মিষ্টিও দিয়েছিল কিন্তু আমি মিষ্টি ভালোবাসি না বলে ভাইকে দিয়ে দিয়েছি আর কড়াশুটি কচুরি হচ্ছে পুরো ক্ষেত থেকে গরম পুরো ক্ষেত থেকে তুলে আনা পিওর অর্গানিক কড়াইশুটি প্রচণ্ড গরম আমি একবার নর্মাল একটু খেয়ে দেখি বিশ্বাস করবে না বন্ধুরা প্রচণ্ড ভালো আর এত টেস্টি খেলে দেখো ভর্তি কড়াইশুটি পুর দেওয়া প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো আমরা অনেক সবজি তুলেছি অলরেডি আরও অনেক কিছু তোলা বাকি আছে তোমাদেরকে দেখাবো যে আমি কী কী তুলেছি না তুলেছি জানি না কতটা দেখাতে পারবো কেননা কাদায় মাদায় নামতে হয়েছিল তো ওই জন্য সেরমভাবে আমি রেকর্ড করতে পারিনি কিন্তু বিশেষ করে বন্ধুরা বস্তা বস্তা আমরা সবজি কিনেছি বস্তা বস্তা সবজি সরি তুলেছি প্রচুর তুলেছি প্রচুর মানে সেই তোমাদের গাজর বিট গাজর থেকে শুরু করে ঢ্যাঁড়স থেকে শুরু করে সমস্ত কিছু যাকে বন্ধুরা পরে কথা বলছি আগে খেয়ে নিই এরকম ডিমও দিয়েছে আগে খেয়ে নিই খেয়ে দিয়ে আমাদেরকে তো একটু আগে একটু পর চেক আউট করতে হবে তো চেক আউট করে বাইরে গিয়ে এই সবজি দিয়ে স্যালাড করে খাবো <laughs> বন্ধুরা চেক আউট হওয়ার আগে আমরা একটু বড় কাছারি বেরোচ্ছি আমি জানতাম না এখান থেকে বড় কাছারি এতটাই কাছে তো এখান থেকে একটা টোটো বুক করেছিলাম তো টোটো বুক করে দেখো চলে এসছি বড় হ্যাঁ। কাছারি ভালো হয়েছে আজকে সোমবার দিন শিবের কাছে ভালোই ভগবান টেনেছে বলেই আজকে বোধহয় আমরা পুজো দিতে পেরেছি এই দেখো সেই বড় কাছারি মন্দির আমরা পুজো পুজো ভালো করে পুজো দিলাম দেন আমরা এরকম আর এই দোকান থেকে আমরা যখনই আসি এই দোকান থেকেই আমরা ফুল ফুল সমস্ত কিছু শিবের মাথায় জল ফল ঢালা সমস্ত জিনিস এই দোকান থেকেই কিনি খুব ভালো দোকানটা এই যে বড়ো কাছারি থেকে পুজো দিয়ে বেরোলাম এবারে অনেকে জানো কি না জানি না এখানে ছোট কাছারি বলেও আছে একটা কি সরো সরো এই দেখো তোমাদেরকে ছোট কাছারি দেখাচ্ছি দ্যাস ওয়েট এই দেখো বন্ধুরা ছোট কাছারি হ্যাঁ আচ্ছা ওই দেখো বন্ধুরা ওরে বাবা রে আরে না না না ও করছিস করছে ও ওই যে কালো টাকা থেকে করছে এটা হচ্ছে ছোট কাছারি বাহ ও মা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ছোট কাছারি বন্ধুরা দেখলে ছোট কাছারি আর বড় কাছারি আমি এত বছর বড় কাছারি এসছি কিন্তু আমি জানতাম না রাস্তার ধারে এভাবে ছোট কাছারি বলেও আছে মানে আমার খুব ভাল লেগেছে ঘুরে রিসোর্ট ওখানে ওই দেখো আরে সব প্রসাদ খেয়ে নিচ্ছে কিরে কি হয়েছে দেওয়া শেষ চলে এসেছি আবার রিসর্টে এবার আমাদের প্যাকিং প্যাকিং করতে হবে কেননা বাড়ি যাওয়া বাড়া আর ভালো লাগছে না বাড়ি যেতে কেননা এত সুন্দর জায়গা ছেড়ে কে বাড়ি যায় কিন্তু কি করব কিছু করার নেই বড় কাছারি তো শুনেছি ছোট কাছারিও যে থাকবে আশা করতে পারিনি কিন্তু না খুব ভালো লেগেছে ঘুরলাম ফিরলাম পুজো দিলাম খুব মজা লাগলো এবারে যাব সবজি ফবজি তুলব গাড়ি আমাদের খোকন তো চলেও এসছে ও আমার ওয়ালি ওখান থেকে মারছে আবার সো গাইজ আপাতত আমি ব্লগটা পজ করছি কারণ আমার অনেক ফটো তোলা বাকি আছে আমি এখনও কোনো ফটো ফটো কিচ্ছু তুলিনি কিচ্ছু না মুখ চোখের কি অবস্থা ভালো করে ওয়াশ করতে হবে হ্যাঁ, স্নান করতে হবে তারপর ব্লগ নেব গাইজ ফ্রেশ হয়ে গেছি আউটফিট চেঞ্জ এরকম আর ওয়ালি জানলার ধারে মুন্ডু বার করে তাকিয়ে আছে যে আমার মা কোথায় গেল না গেল সো গাইজ এটা বলছিলাম আমি রেডি হয়ে গেছি আর এরকম আমার আউটফিটও আমি চেঞ্জ করে নিয়েছি জাস্ট ফটো ক্লিক করার জন্য একটা ফটো ক্লিক করতে পারিনি এখনও অনেক ফটো বাকি আছে অনেক ফটো তোমাদের হিসাবের বাইরে বলে দিলাম কিন্তু কী করবো ফটো ছাড়া আমি থাকতে পারি না so how's my outfit look দেখো নাইস রাইট এটা আমার বয়ফ্রেন্ড আমাকে দিয়েছিল কিনে সো ভাবলাম এটা পরেই ফটো ফটো তুলি বাই গাইস পরে কথা বলছি এই দেখো আচ্ছা মানে এইগুলো তো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হুম দু একটা পাতা থাকে থাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আমি কিছু দেখতেই পাচ্ছি না আলো আমি কেটে দিচ্ছি তুমি এই কবিটা ধরে নিয়ে ছবি তো বাপরে এরকম দেখতে পাচ্ছ রেকর্ড হচ্ছে এটা বেগুনি ওনারা করে দিক ভালো হবে এই ব্যাস ওরে বাবারে এনা এনে এখানে আমার না ভক্ত চিকেনটা নিয়ে নে হুম আমাকে একটা প্লেট দেবেন ভাত ওখানে দিয়ে আসতে হবে আমাকে এতখানি ভাত তো খাবো না আমাদের রুমে এনে আচ্ছা আচ্ছা গাইস হ্যাঁ লাঞ্চ করতে বসলাম আজকে লাঞ্চে এটা অলরেডি আমি কালকে ডিসাইড করে নিয়েছিলাম খাবো না খাবো বাসন্তি পোলাও দিদি এটা আমার চিকেন আর অনেক সবজি কিনেছি বা বাড়িতে গিয়ে সব সবজি দিয়ে স্যালাড তৈরি করে খাবো এটা কি এত পেঁয়াজ খাবো না আমি খাবো ওরা ও আচ্ছা না এটা না এটা তো না আচ্ছা, এই হওয়ার খেতে বসলাম অনেক ফটো তুলে নিয়েছি অনেক সবজি তুলেছি দেখতেই পারলে বেগুনি কালারের ফুলকপি তুলেছি আমি কোনোদিনও বেগুনি পিস আচ্ছা, দেখো কত বড় তো আমি খেতে বসলাম বেগুনি কালারের ফুলকপি বাঁধাকপি লেটুস ঢেঁড়স ফেরো সব সব সব সব তুলেছি এখন খেতে বসলাম আমি নিয়েছি বাসন্তী পোলাও আর চিকেন কষা প্রচণ্ড টেস্টি হয়েছিল খেতে প্রচণ্ড টেস্টি অনেকক্ষণ তেষ্টা পেয়েছিল ঘোরাঘুরি করে তো জলের বদলে কোল্ড ড্রিঙ্কস কেননা দু তিন দিন ধরে আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি তাই সাধারণত পোলাও ফোলাও চিকেনের সাথে আমি অলওয়েজ কোল্ড ড্রিঙ্কস নিই ভাই কোল্ড ড্রিঙ্কস না হলে আমার খাবার হজম হবে না তো গাইজ এখন আমি আরামসে খাচ্ছি এই দেখো গাইজ ও দারুণ খেতে এখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহার যেমন ভালো তেমনি খাবারের কোয়ালিটি কোয়ালিটি খুব খুব টেস্টি চিকেনের মতো চিকেন এখানে চার পিস করে দেয় যাই হোক না চার পিস করে চিকেন নেয় আমি এক প্লেটে নিয়েছি তো আমি আমার ভাই মিলে শেয়ার করে নিয়েছিলাম ব্যাস তো যাকে বন্ধুরা খাওয়া শেষ করি খাওয়া শেষের পর তোমাকে আমি দেখাচ্ছি আমি নেক্সট কী কী করতে যাচ্ছি না করতে যাচ্ছি ঠিক আছে <laughs> দেখি ও মা ওয়াও <laughs> এই দেখ উমা এই বড় বড় দাও না এগুলো এগুলো বেশি সুন্দর ট্যাপারির মতো রান্নাবো না হয়ে গেছে অনেক দেখা দেখা কত কত নিলে দেখি দেখি অনেকটা অনেক কোথায় গো দেখি দেখি দাঁড়া দাঁড়া ওয়ালিকে ওষুধ তোল ভর্তি মোটর ছুটি কোনটা ধনে ওগুলো কালকে তুলেছি হ্যাঁ এইগুলো তো নিয়েছি ধনে আর হ্যাঁ, কত ধনে সো গাইজ এই দেখো সকালবেলা এই যেখানে কালকে রাত্রিবেলা বললাম না রুফটপের মতো করেছে তখন রাত ছিল বলে দেখাতে পারিনি এই দেখো সকালবেলা উঁচু থেকে ভিউটা ঠিক এরকম খুব সুন্দর তাই না এই দেখো আর এখানে আমি দাঁড়িয়েছিলাম আমার ভাই রেকর্ড করছিল আমি বলেছিলাম আমি রিলস বানাবো তো আমি এভাবে হাঁটবো আমি এভাবে তাকাবো তুই আমার সমেত পুরো ভিউটা তুলবি সত্যি বলছি বন্ধুরা আমার এই জায়গাতে এসে আমার প্রচণ্ড মজা লেগেছে আমি এখানে আবার আসবো আমি আবার আসতে চাইও এই দেখো গাইস উঁচু থেকে কি সুন্দর জাস্ট দেখো ওফ মানে এত সুন্দর জায়গা যাকে বন্ধুরা এবার আমাদের চেক আউট করতে হবে সো আমি রেকর্ডিং অফ করলাম bye guys finally check out হয়ে গেলাম অনেক ফটো তুলেছি তাও আমার মনের মতো হয়নি সন্দীপ অনির্বাণ আমি সুমন সপ্তষী যদি আসতে পারে তো গুড তো ওদের সাথে আমি আবার এখানে আসব মার্চ মাস পর আর আগেই আসতে হবে কেননা এরপর যদি গরম পড়ে যায় না গাইজ চট থেকে গেছে চুলটায় আর আসতে পারবো না প্রচণ্ড গরম পড়ে যাবে এখনই গরম লাগছে তো গাইজ আমার প্রচণ্ড ভালো লেগেছে খাওয়া দাওয়া স্টাফের ব্যবহার প্রচণ্ড ভালো আর আমার প্রচণ্ড পছন্দ মানে এত ভালো লেগেছে এই জায়গাটা আমি বলার মতো না তো গাইজ রেকমেন্ড করছি অবভিয়াসলি আসবে এখান থেকে বড় কাছারি ছোট কাছারি বেশি কিন্তু দূর না হার্ডলি দশ মিনিট তাও যদি টোটো করে যাও তো ঠিক আছে তো গাইজ আজকের মতো বাই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় যদি এখানে আসি তো ভালো আর একটা ব্লগ নিয়ে ওকে